যদি দিনে এক দুইবার কারেন্ট চলে যায় আমরা কি করি কারেন্ট হলার চোদ্দ গোষ্ঠীকে একেবারে বাংলা ওয়াশ করে দিই গালি দিই সবাই তাই না কারেন্ট চলে গেলে ইস শালার কারেন্ট চলে গেছে শালার পুতেরা এই সে বিভিন্ন প্রকার গালি আমরা দিয়ে থাকি যারা যখন কারেন্ট চলে যায় আসলে কারেন্ট যে চলে যায় সেটা কি ওনাদের দোষ দেখুন তো কত কষ্ট করে কতটা জীবনের রিক্স নিয়ে শুধুমাত্র আমাদেরকে সেবা দেওয়ার জন্য তারা এই জীবনের রিক্স নিয়ে কিন্তু কাজ করতেছে আপনি আমি আমি কিন্তু পারবো না অনেক সময় এর থেকে আরও ভয়ঙ্কর রিক্সের উপরে তারা কাজ করতে গিয়ে বাস্ট হয়ে মারা গিয়েছে তার সাথে খাম্বার সাথে প্রিয় দর্শক মানুষের সেবা দেওয়ার জন্য মানুষ কিন্তু মারা যায় আর এই কারেন্টেওয়ালারা অনেক কষ্ট করে যদি আপনি নিচ্ছকে দেখেন তখন বিশ্বাস করবেন যে আসলে ভাইয়েরা অনেক কষ্ট করে আর আমরা কি করি কারেন্ট যদি এক বিবার চলে যায় তখন গালাগালি করতে থাকি আসলে ইচ্ছে করে কারেন্ট যায় না আর ইচ্ছে করে কারেন্ট ওরা নিয়ে যায়ও না বাট কারেন্ট বিভিন্ন প্রকারের তার লিক হয়ে যায় না হয়তো কিছু বাস্ট হয়ে যায় না হয়তো পাখি তাকে বসে বাস্ট করে দেয় না হয়তো তারের উপরে গাছ পড়ে যায় মানে তার জিনিস তো আর এটা সংযুক্ত জিনিস একটার সাথে একটা সংযোগ করে একের পর এক কারেন্টের লাইন দিচ্ছে এটা এরকম নয় যে আপনার যেমন সমস্যা সব কিছুর আছে পৃথিবীতে যত কিছু রয়েছে ইলেকট্রনিক্স যাবতীয় এবং এই সমস্ত বিষয় গ্যাস বিদ্যুৎ এই সমস্তগুলা সব কিছুর সমস্যা চিরজীবন থাকবে থাকবে না যদি কারেন্টের তারগুলি যদি মাটির নিচে দিয়ে নেওয়া হয় তারপরে সারাক্ষণ সাপোর্ট রাখার জন্য বৈদ্যুতিক ব্যবস্থা ভালো থাকে তাহলে হয়তো বা না যাইতে পারে বাট যাইলেও হয়তো বা দিনে একবার সর্বোচ্চ বা দু তিন দিন পরে একবার যাইতেও পারে তবে আমাদের দেশে একটু বেশি যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের দেশে অপচয় জিনিসটা বেশি রয়েছে অতিরিক্ত অপচয় আমাদের দেশে কারেন্ট অপচয় আমরা করি বিনা কারণে লাইট জ্বালিয়ে রাখা বিভিন্ন আরও অনেক কিছু যার কারণে কিন্তু এই অপচয় এবং লোডশেডিং হচ্ছে আর আমরা কি করি ফুট করে একটা গালি দিয়ে দিই আর দেখুন ওনারা কতটা জীবনের মায়াতে করে রিক্সের উপরে শুধুমাত্র আমাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন